আচ্ছা ওকে তাহলে এখন আমরা কি দেখব আমরা দেখব কিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নেই তাই না হ্যাঁ আমরা ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা প্রথমে কি করব দাঁড়ান আমি বারগুলো একটু ক্লিয়ার করে নেই ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নেওয়ার জন্য আমাকে প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যাইতে হইব ঠিক আছে ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এটা আপনি যখন আপনি নিজেকে নিজে কোনো ইউটিউবের আপনার চ্যানেলে অ্যাক্সেস দিবেন তখন এটা কাজ করবেন বা কোনো বায়ারের কাছ থেকেও যখন আপনি চ্যানেলের অ্যাক্সেস আনতে দিবেন তখন আপনাকে এইভাবে কাজ করতে হবে যখন দেখেন আমার চ্যানেলে গেলাম হ্যাঁ ঠিক আছে চ্যানেলে যাওয়ার পরে চ্যানেলটা অন হোক একটু সময় নিন তারপরে আমরা এই জায়গার মধ্যে ক্লিক করলাম আমার চ্যানেলে প্রবেশ করলাম এটা হচ্ছে আমার চ্যানেল আমার চ্যানেলের এখন এই মুহূর্তে আমি অ্যাক্সেস আনবো রাইট এখন অ্যাক্সেস আনার জন্য আমি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হইব আমাকে কোথায় ক্লিক করলাম আমি কাস্টমাইজ চ্যানেল আমি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম ক্লিক করে আমি আমার চ্যানেলের অ্যাক্সেস আনবো এই মুহূর্তে ওকে দেখি কিছুক্ষণ সময় নিবে নেট যত ফাস্ট হইব তত তাড়াতাড়ি আসবে আর কাস্টমাইজ চ্যানেলে দেওয়ার পরে সাধারণত একটু স্লোই কাজ করে ওকে কাস্টমাইজ চ্যানেলে আসলাম কাস্টমাইজ চ্যানেলে আসার পরে আমি কি করব এখন এভাবে স্ক্রল করে নিচে আসবো দাঁড়ান একটু দিন আমি এভাবে স্ক্রল করে একটু আচ্ছা স্ক্রল করে এভাবে নিচে আসবো এই যে নিচে আসলাম নিচে আসলাম আচ্ছা সেটিং এই যে সেটিংস সেটিংস আমরা সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পরে এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি general channel upload feature permissions community agent agreements আমরা পারমিশনে ক্লিক করো পারমিশন পারমিশনে ক্লিক করার পরে আমরা কাউকে মনে করেন কি দিব অ্যাক্সেস দিব অ্যাক্সেস বা কারোর কাছ থেকে অ্যাক্সেস আনবো ওই সেম ওয়েতেই আমি আপনি কোনো বাইরের কাছ থেকে অ্যাক্সেস আনার প্রয়োজন পড়ছে আপনি ওই ওয়েতেই তাকে কি করবেন অ্যাক্সেস আনবেন এই যে ইনভাইট আছে না এই যে দেখেন এখানে ইনভাইট আছে আপনারা দেখেন ভালো হয় না ইনভাইট এই ইনভাইটে ক্লিক করতে হইব হ্যাঁ দিলাম ইনভাইটে ক্লিক ইনভাইটে ক্লিক করার পরে দেখেন এখানে ইউজারের ইমেল মানে কাকে আপনি অ্যাক্সেস দিবেন যেমন আমাকে যে A Y N L Joynal S Y L আমি আমার আরেকটা চ্যানেলে অ্যাক্সেস দিলাম ঠিক আছে সরি আরেকটা ইমেইলে আমার যে ইমেলটাতে অ্যাক্সেস আছে বা চ্যানেল আছে ওই ইমেইলে না অন্য একটা ইমেইলে আমি অ্যাক্সেস দিলাম যেখান দেখেন আমার এটা হচ্ছে আমার ইমেল ওকে তারপরে আসেন অ্যাক্সেস এখন কোন ক্যাটাগরিতে অ্যাক্সেস আপনি তাকে যদি আমি কি চাই অর্থাৎ সে কী চায় আপনি এই চ্যানেলে ম্যানেজার বানাইতে চাইলে ম্যানেজারে ক্লিক করবেন এডিটর বানাইতে চাইলে এডিটরে ক্লিক করবেন এডিটর লিমিটেডে যদি হয় তাহলে লিমিটেড তারপরে সাবটাইটেল এডিটর যদি হয় তাহলে সাবটাইটেল এডিটর তারপরে বিউ ইত্যাদি আপনি কি বানাইতে চান হ্যাঁ তাহলে আপনি মডারেটর বানাইতে চান এডিটর জি স্যার এখানে যে অ্যাক্সেস গুলো আছে মানে কি এমন কি একটা অ্যাক্সেস নিতে হবে এখান থেকে যা ওই চ্যানেলটা সবকিছুই করতে পারবো ম্যানেজার ম্যানেজার নিলে সবচেয়ে বেটার ম্যানেজার না ম্যানেজার দিয়ে দিলাম ম্যানেজার আচ্ছা এখন আমি এই যে দেখেন পেন্টিং অ্যাপ্রুভ ঠিক আছে এখন এটা সেভ দিলাম আমি এই জায়গা থেকে সেভ দিলাম ওকে এখন আমাকে এটা ভেরিফাই করতে হইব প্রসিড এটা আমাকে ভেরিফাই করতে হইব ভেরিফাই না করা পর্যন্ত এটা হবে না একটু ওয়েট করো ভেরিফাই আমার মোবাইলের মাধ্যমে ভেরিফাই চাইছে আমি দিয়ে দিছি তারে অ্যাপ্রুভ সে চলে আসতেছে আচ্ছা। এখন ভেরিফাই হয়ে গেছে এখন আমার এটা তো অ্যাপ্রুভ আমি আগেই দেখছি এখন আমি আমার দিয়ে ঢুকি ঢুকে আমি এটা অ্যাপ্রুভটারে আমি কি করি অ্যাপ্রুভ করি এই আমার যে ইনভাইটটা পাঠাইছে সেই ইনভাইটটা আমি অ্যাপ্রুভ করি এই যে দেখেন এটা সিকিউরিটি অ্যালার্ট দিছে আচ্ছা যাক আমি ওই ইমেলে যাই আমার Grazie এই যে দেখেন আমার কাছে ইনভাইট আসছে এটাতে আমি ইনভাইটটাতে আমি কি করি অ্যাক্টিভ করি এই যে অ্যাকসেপ্ট ইনভাইটেশন আমি অ্যাকসেপ্ট করলাম ঠিক আছে আর কিছু লাগবে না গতদিন আমার আর আমার বায়ার একটা কাজ দিছিল এইটা সম্ভবত এখন পর্যন্ত আমি অ্যাক্টিভই করছি না এমন একটা বায়ার পাইছি ও মানে কাজ দিয়ে আর দুনিয়ার কোন দিকে যে তাকে একটা দিন খবরও নে না কিচ্ছু না হঠাৎ যদি তারে ফোন মেসেজ করো তাইলে কইব এ আপনি কে চিনতে পারিনি এবি যাবি এই যে ইত্যাদি আপনি একটা একটা ইমেইলে পঞ্চাশটা অ্যাপ্রুভ আনতে পারবেন ম্যানেজার আনতে পারবেন কোনো সমস্যা নাই একটু সময় নেই এইভাবে একটু স্যার এই যে হয়ে গেছে স্যার এই অ্যাক্সেসটা পরবর্তীতে হ্যাঁ স্যার এই অ্যাক্সেসটা পরবর্তীতে কি ডিলিট করে দেওয়া যাবে না অবশ্যই এই যে আমি এখন ডিলিট করে দেখাইয়া দিতেছি এই সবই দেখাই দিব এই যে দেখেন আমি ওই এখন কিন্তু আমি অন্য একটা ইমেল থেকে এই চ্যানেলটারে দেখতেছি দেখতে পাচ্ছেন যদি আমি একই ব্রাউজার থেকে আমি একই ব্রাউজার থেকে দুইটা ইমেল দিয়া দুইটা একটা চ্যানেলকেই আমি কি করতেছি ফলো আপ করতেছি এটা আমার জন্য একটু রিক্স ঠিক আছে রিস্ক হয়ে যায় এই জন্য এটা আমি খুব তাড়াতাড়ি এটা ক্যান্সেল করে দিমু এটা আপনারা জাস্ট দেখানোর জন্য ওকে এখন দেখেন আমি এই জায়গা থেকে গিয়ে আমি এটা আনএপ্রুভ করে দেই আনএপ্রুভ করার জন্য আবার আমি সেটিপে যাই সেটিংসে যাইমু সেটিংসে যাওয়ার পরে আমি পারমিশনে যাইমু পারমিশনে যাওয়ার পরে এই যে ম্যানেজার ম্যানেজারটা এখান থেকে এই যে ম্যানেজারটারে রিমুভ অ্যাক্সেস দেখতে পাচ্ছেন শেষ সে রিমুভ হয়ে গেছে হ্যাঁ। এখন সেভ দিয়ে দিলাম ম্যানেজার রিমুভ হয়ে গেছে তাইলে আমরা দেখতে পেলাম কিভাবে আমরা ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নেওয়া যায় রাইট এই যে দেখেন আর নাই ওকে এখন আর কারোর কাছে কোনো সন্দেহ রয়েছে স্যার জি স্যার এই যে ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হলেই কি ইনকাম আসবে হ্যাঁ হ্যাঁ ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হইলে ইনকাম এই যে দেখেন জয়েনার take the next step in your Windows device to buy confirmation your Google account দেখতে পাচ্ছেন না একটা মানে আমার একটা দিয়ে দিয়ে দিছে ওকে তাইলে